সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা হাজির হয়েছি আপনাদের জন্য কৌতুক নয় একটা টিউটোরিয়াল নিয়ে অবশ্যই টিউটোরিয়ালের যুগ সবাই টিউটোরিয়াল দেখে অনেক কিছু শেখে অনেক আয় করে অনেক সমাধান খোঁজে লাইফকে আরও সুন্দর করে প্রশ্ন হইতে পারে যে কী ধরনের আবার টিউটোরিয়াল নিয়ে আসছে উনি হ্যাঁ মাথায় যদি বুদ্ধি থাকে অনেক সময় বোগদা মানুষও কিন্তু ভালো কিছু করিয়ে দেখাইতে পারে আজকে আমরা একটা খালি বোতল নিয়ে কি করা যায় জীবনকে আরও কত সুন্দর এবং গতিময় করা যায় সে বিষয়টা দেখাবো শুরুতে বোতলই তো আনি নেই তা বোতলটা নিয়ে আসি আপনারা একটু ওয়েট করেন সমস্যা নাই বোতল আনতে তো বেশি দেরি লাগবে নিয়ে আসছি একটা বোতল একটু সাইজে ছোটো হইলেও সমস্যা নেই আপনারা বড় বোতল সংগ্রহ করবেন আর তার আগে টিউটোরিয়াল শুরুর আগে একটা কথা বলি এই বোতল আপনারা রোডে ঘাটে ফেলবেন না কেন এই বোতলগুলো ওই ফুকা মর্জিয়ে যায় পানি ঢুকতে পারে না রাস্তাঘাটে পানি বোঝাই হইয়ে যায় তার আগে আরও কথা সেদিন ফেসবুকে দেখে আসছি কে জানি বলে যে আমি টিউটোরিয়াল দেখে আসছি আপনারা যে কোনো সমস্যা ইভেন কিডনি সমস্যাও যদি হয় আমার কাছে বলবেন আমি ওই টিউটোরিয়াল দেখে আপনাদেরকে সারিয়ে দেব তো চলুন এই খালি বোতল দিয়ে কি করা যায় হ্যাঁ মাথায় কিন্তু বুদ্ধি থাকতে হবে অনেক কিছু করা যায় তো সেই অনেক কিছু কী করা যায় সেটা প্রথমে কাটতে হবে জিনিসটা কিন্তু কাট বুঝলে ঘরে তো এরম দাহান কুড়াল কিছু পাইলাম না টিউটোরিয়ালও শুরু করলাম একটু এক সেকেন্ড দেরি করেন আপনারা আমি একটু দেখি এ কবিরুল ঘরেই নাই নাকি এ কবিরুল ওই দাহানটা লইয়ে দি টিউটোরিয়াল চলতে আছে ঘরে না কি ঘরে না কই লো যে ওই হ্যাঁ, হ্যাঁ, সেদিন আর ফেরত দেয় নাই না এই পাশের বাড়ি গেছে হয়ে গেছে এটাকে যে কাটবো গেছে আচ্ছা দাও কিছু নাই কুরাল কোথায় হ্যাঁ কইতে আছে যে কুরল বলে গাছ কাটতে যাইয়ে ভাঙ্গে ফেলাইছে আব্বায় না কেটা যেন ভাঙছে কি করবো ক্ষমতা আছে ক্ষমতা মাঝখান দিয়ে বলে ভাঙ্গা হ্যাঁ করা যাবে না একটা টিউটোরিয়াল শুরু করছি জাতির একটা উপকার সেটা জীবন কেমন গতিময় হইবে এটা কিছু করাই যাইবে না আমরা অন্য দুঃখ প্রকাশ করতেছি যে এই টিউটোরিয়ালটা আমরা দেখাইতে পারলাম না যে কোনো দিন যে কোনো সময় দেখাবো আমি দেখাবো যে বোতল কী কাজে লাগে কিন্তু যাওয়ার সময় আমি একটা পরামর্শ দিতে পারি আপনারাও একমত হবেন আর কিছু না পারেন খালি বোতল সঙ্গে নিয়ে যাবেন বাস গাড়িতে অনেক সময় সুদূরে আপনি গমন করেন যাত্রাকালে বাস গাড়ি থামতে চায় না আপনার অনেক প্রেশার চলে আসলো আপনি সুন্দরভাবে আপনার সময় সুযোগ অনুযায়ী এটা কি করা লাগবে হ্যাঁ কি আর হিয়েই দেবেন আর সব কি টিউটোরিয়াল দেওয়া হয় বেটা